রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে তুলে নিয়ে গিয়ে সানি নামের এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা রবিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের হেতেমখা সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ওই রাতেই নিহত সানির বাবা বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছেন তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আমি চাই আমি আমার বাপ নিহত সানি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকার পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে এদিন তার জন্মদিন ছিল এবং সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে রাতে আহত এক বন্ধুকে হাসপাতালে দেখতে যায় সানি এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায় পরে তারা তাকে হেতেমখা সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশের ড্রেনে ফেলে চলে যায় পরে স্থানীয় লোকজন টের পেয়ে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলিয়া থানার ওসি মাঝারুল ইসলাম বলেন পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এদিকে স্কুল ছাত্র সানিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লাশ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী সোমবার দুপুর তিনটার দিকে মহানগরীর rail gate Shahid A H M Kamaruzzaman চত্বরে এই বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান এক পর্যায়ে তারা মহাসড়কে বসে পড়লে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বন্ধু খেলতে খেলতে গেছে মেডিকেলে নিয়ে এসেছে আর মেডিকেল থেকে এখান থেকে আমার ছেলেটাকে তুলে নিয়েছে এই গার্লস স্কুলে এমন করে কুবিয়েছে এগুলো এগুলো এগুলো কিছু নাই আমার ছেলেটা আমার ছেলেটা রক্তশূন্য হয়ে গেলে দুই ছাত্র নিয়ে এসে রেখেছে আমার এসে দিয়ে শুয়ে আছে গোটা প্যান্টে কাদার রক্তশূন্য আমার ছেলেটা মারা গেল আমি সুস্থ বিচার চাই আমার ছেলেটার সতেরো বছর বয়স আমার ছেলেটার সামনে ম্যাট্রিক আমার ছেলেটা এই বন্যার কারণে ম্যাট্রিক বন্ধ এই জন্য আমার ছেলেটা পরীক্ষা দিতে পেলো না আমার ছেলেটা আজকে জন্মদিন ছিল আমার ছেলেটাকে মেডিকেলে নিয়ে এমন ভাবে বিচার না হলে কিন্তু আমরা কঠিন আন্দোলন আন্দোলনে আমার ছেলেটা এক মানে কিন্তু আগে বলে দিছি আপনাদেরকে বিচার মানে ওর মায়ের নাম হলো দিতি ওর দিদির ছেলে বিতি ওর মায়ের নাম হলো বিতি বিতির ছেলে হলো আন্না আর ওর বান্ধবী আছে শিবলি উনিও সহযোগিতা করেছে অন্নব ওর ছেলে দিতির ছেলে অন্নব আর ওর বান্ধবী হলো শিবলি ওরা সহযোগিতা করে আমার ছেলেটাকে মেডিকেল থেকে তুলে নিয়েছে কুত্তা যে ভোগের মারে ওইভাবে মারে না মানে চাইনিজ চাপল দেখালে কুবড়িয়েছে লাস্টটা আপনারা তো দেখেছেন এখন মর্গে দিয়ে মাথা খারাপ হয়ে যাবে আমার ছেলের সাথে কোনো আমরা কিছু জানি না অল্প বয়সী ছেলে টুকটাক হতে পারে ধাক্কাধাক্কি হতে পারে তারপরে যে মেরে ফেলবে আমরা কল্পনা করতে পারি না এর বিচার করতে হবে ফাঁসি চাই পুড়িয়ে দেবো এবং ফাঁসি দিতে হবে কেন হত্যা করা হলো আমার মাকে কেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে চাই আমরা যাই আমাদের সাথে এখানে আমাদেরকে ফলো টিকিট কিন্তু আসেনি আমাদেরকে ফলো করতে করতে গেছে আমরা জানি না যে আমরা তখন ওই রাস্তার মাথায় যাই তখন ওই ছেলে চিল্লে বলে যে বেটা ধরে ফেল ধরে ধরলো আমাদেরকে ধরে রিক্সাতে সাথে সাথে নামিয়ে ওদের একটা অটো দাঁড় করানো ছিল অটোর মধ্যে ঢুকাই আমি তখন পাহাড় পা ধরছি ছেড়ছে না এদের একটা চাকু আছে আমাদের তোদেরকে মেরে ফেলবো কিন্তু কথা বলিস তাহলে মেরে ফেলবো এখন চুপ করে দাঁড়িয়ে থাক ওদেরকে নিয়ে চলে গেলো দিয়ে বলছে তোরা চলে যায় ওরা অটো করে চলে গেলো দিয়ে আমরা তখন রিক্সা তাড়াতাড়ি করে ডেকে দূর মেরে সেখান থেকে আবার একটা রিক্সা নিয়ে গেলাম তখন ওই রাস্তা কোটায় কম বেশি থাকা মানে দু একটা কজন চলে আশা করছি দিয়ে তখন চাকু মাকু বাইরে করে তখন আমরা ভয় আর কথা বলছি এই যে এটা ছবি দেখেন ও হ্যাঁ, হ্যাঁ। এই যে এই এই